তোমার সন্তানটা এমন নাকামে জড়িয়ে পড়েছে জলদি করে থানার মধ্যে এসে হাজিরা দাও আছে না নাই কার কারণে হইল সন্তানের কারণে হয় কি হয় না রাস্তার মধ্যে একটা অঘটন ঘটিয়েছে বাবার কাছে ফোন চলে আসলো তোমার সন্তান কেন এমন ঘটনা ঘটাইল ওরে আল্লাহর বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলা যা করেন সব কিছু বান্দার মঙ্গলের জন্য করেন এবং একদিন রাখা মুমিনের সিফাত কার সিফাত মুমিনের সিফাত এমন একদিন আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই যদি কোনো বিপদ আসে মুসিবত আসে তাহলে আমার আপনার ভালোর জন্যই এসেছে সেই একদিন করা কার সিফাত ভুলে গেছে কার সিফাত মুমিনের সিফাত আপনার দৃষ্টিতে যদিও এই কাজটা ভালো হয় নাই এই কাজটা খারাপ হয়েছে আমার সাথে যেই ঘটনাটা ঘটলো এই ঘটনাটা ভালো হয় নাই খারাপ ঘটেছে তবুও মনে করে নিতে হবে আল্লাহ তাআলা এটা মঙ্গলের জন্য করেছেন আমার ভালোর জন্য করেছেন এই একদিন থাকবে তো ভাই আল্লাহ তাআলা যেন সবার মধ্যে এই একদিন ঢুকিয়ে দেয় এই একিনে একিনওয়ালা হওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমি এক আল্লাহর বান্দা তৎকালীন জামানার মধ্যে ছিলেন বাদশাহ এই বাদশাহ মন্ত্রীকে নিয়ে রাস্তায় বের হলেন আগেকার জামানার মধ্যে বাদশাহ মন্ত্রীদেরকে নিয়া তার দলের যেই সমস্ত লোকজন আছে তাদেরকে নিয়া জমিনের মধ্যে ছদ্মবেশে বের হতেন এটা আগেকার বাদশাদের ভিতরে এরকম একটা গুণাবলী এরকম একটা সিফাত ছিল আজকাল তো আর সেটা দেখা যায় না যায় যদিও ইউরোপ আমেরিকার বিভিন্ন কান্ট্রিগুলোতে স্বাভাবিকভাবে বোঝার কায়দা নাই যে এই গাড়িতে প্রেসিডেন্ট আছে না এই গাড়িতে মন্ত্রী আছে বোঝার মতো কোনো কায়দা নাই যদিও অনেক অনেক কান্ট্রিতে হয় কিন্তু আমাদের ভারত উপমহাদেশের ভিতরে এমন ইতিহাস বড় বিরল অতএব ওই তৎকালীন জামানার মধ্যে এমন একটা অবস্থা ছিল তারা ছদ্মবেশে বের হতেন বাদশাহ মন্ত্রীদেরকে নিয়ে নিয়ে মাঝে মধ্যেই জঙ্গলে চলে যেতেন মাঝে মধ্যেই রাস্তাঘাটে জনগণের খবর নিতেন ছদ্মবেশে এমনই একটা অবস্থা একবার এক বাদশাহ জঙ্গলের মধ্যে হরিণ শিকার করতে গেলেন মন্ত্রীকে নিয়ে আস্তে আস্তে করে জঙ্গলের মধ্যে ঢুকতে লাগলেন জঙ্গলে ঢুকার পর বাদশাহ একটা হরিণও পাইয়া গেল বাদশাহ যখন হরিণটা পেয়ে গেলেন বাদশাহ হরিণটা পাওয়ার পর বাদশাহ এই হরিণটাকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো হরিণটা জবাই করার জন্য যখন বাদশাহ প্রস্তুতি গ্রহণ করে ফেললেন বাদশাহ হরিণটাকে জবাই করবে জবাই করার সময় ওই ছুরি এসে তার হাতের মধ্যে লেগে তার হাতটা কেটে গেল হাতটা যখন কেটে গেল তখন তার সাথে যেই মন্ত্রী ছিল ওই মন্ত্রী ডাক দিয়ে বললেন বাদশাহ কোনো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না আমার দয়ার মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু করেন সব কিছু মঙ্গলের জন্য করেন আপনার হাতটা যে কেটে গিয়েছে এটা আমি আপনার টেনশন করার কিছু নাই আল্লাহ তাআলা হয়তোবা মঙ্গলের জন্য আপনার হাতটা কাটিয়া দিয়েছে কিন্তু তৎকালীন জামানার মধ্যে এই কথাটাকে গালি হিসেবে মনে করত তৎকালীন জামানার মধ্যে এই কথাটাকে উস্কানিমূলক মনে করত উস্কানিমূলক বুঝেন যে কাউকে ক্রিটিসাইজ করেছে হয়তোবা বা বাদশাকে এটা দিয়ে মন্ত্রী সাহেব ক্রিটিসাইজ করেছেন এই জন্য মন্ত্রী সাহেব যখন এই কথা বললেন আল্লাহ তালা যা করেছেন মঙ্গলের জন্যই করেছেন এই কথাটা বাদশার পছন্দ হয় নাই বাদশাহ এবার প্রতিশোধ নেবার জন্য সে আস্তে আস্তে করে ক্লু খুঁজতে লাগলো কিভাবে তার প্রতিশোধ নেওয়া যায় কিভাবে তার প্রতিশোধটা গ্রহণ করা যায় এই জন্য বাদশার মধ্যে একটা রাগান্বিত মেজাজ তৈরি হয়ে গেল এবার রাস্তার মধ্যে আস্তে আস্তে আস্তে আস্তে হাঁটতেছে আর বাদশার মধ্যে চিন্তা এইবার ওকে জন্মের মতো শিক্ষা দিয়ে বুঝাবো আল্লাহ যা করেন তা নাকি মঙ্গলের জন্যই করে মন্ত্রীর সাথে বাদশাহ হাঁটে মন্ত্রীও হাঁটে বাদশাহ হাঁটে বাদশাহ হাঁটে মন্ত্রীও হাঁটে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে হাঁটতে গিয়া এক জায়গার মধ্যে দেখা যায় একটা কু এক জায়গার মধ্যে একটা কুয়া পেয়ে গেল কুয়া কুয়া চিনেননি আপনারা মুরব্বীরা ভালো চিনবে কারণ আগে করসামনের মধ্যে জায়গায় জায়গায় কূপ ছিল কুয়া ছিল ছিল কি ছিল না ওই কুয়া আগে করসামনের মধ্যে অনেক জায়গায় দেখা যেত ও আল্লাহর বান্দা এবার বাদশাও হাঁটে মন্ত্রীও হাঁটে মন্ত্রীকে এবার সাথে নিয়ে নিয়ে হাঁটতেছে প্রতিশোধ নেবার জন্য বাদশাহ যখন সামনে গিয়া দেখলো একটা কুয়া দেখা যায় এইবার মনে মনে চিন্তা করে এই তো পাইছি প্রতিশোধ নেওয়ার একটা পদ্ধতি বাদশাহ এইবার মন্ত্রীকে কুয়ার কাছে নিয়ে ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিল ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দেওয়ার পর বাদশাহ এবার ডাক দিয়ে বলে মন্ত্রী সাহেব আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন কিসের জন্য করে বাহ্যিক দৃষ্টিতে কাজগুলি খারাপ হচ্ছে না ভালো হচ্ছে হাত কেটে গেল দিকটা কি খারাপ না ভালো বাহ্যিক দৃষ্টিতে কথা বোঝা যায় বাহ্যিক দৃষ্টিতে হাত কেটে গেছে কাজটা ভালো না খারাপ মন্ত্রীকে ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে বাদশাহ ফেলে দিল এই কাজটা ভালো না খারাপ বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে খারাপ কথাগুলি ভালো করে বুঝবেন যদি আগের থেকে না বোঝা যায় পরবর্তী কথাগুলি বুঝে আসবে না এখানে একটা শিক্ষণীয় ব্যাপার আছে বুঝাবার জন্য কথাগুলি বলতেছি একটু ভালো করে মনোযোগ দেন হয়তো বা আশা করি বুঝে আসবে আল্লাহ তাবারক যেন সবাইকে বুঝার তৌফিক দান করেন সকলে বলি এবার যখন কুয়ার মধ্যে মন্ত্রী সাহেবকে ফেলে দেওয়া হলো বাদশাহ বলে ফেললেন আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন এইবার ওই কথাই বলতেছে অমন্তি কোনো চিন্তা নাই টেনশন নাই আল্লাহ তাআলা যে তোমাকে কুয়ার মধ্যে ফেলিয়েছেন এটাও আল্লাহ তালা মঙ্গলের জন্যই ফেলিয়েছেন মন্ত্রী সাহেব বড় আল্লাহওয়ালা দিনদার তার মধ্যে কোনো টেনশন নাই তার মনের মধ্যেও একটা চিন্তা আল্লাহ তাআলা যে আমাকে কুয়ায় ফেলিয়া দিলেন যদিও একজন বান্দার মাধ্যমে করিয়েছেন তারপরও আমার ভিতরে কোনো টেনশন নাই কারণ আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন ও আল্লাহর বান্দা আস্তে আস্তে আস্তে আস্তে করে এই বাদশা এখন একা একা রাস্তা দিয়ে হাঁটতেছে ওই সামনার মধ্যে কে কোন দেশের বাদশাহ কে কোন দেশের কি বোঝার মতো কোনো কায়দা ছিল না এমন একটা জামানা ছিল ওই জামানার মধ্যে জোর যার মূল্যোদ্ধার এই প্রেক্ষাপটের মধ্যে তো দুনিয়ার জমিনের দিকে নজর করে দেখবেন প্রত্যেকটা দেশের মধ্যে সীমানা আছে আছে না নাই বর্ডার গার্ড আছে না নাই বর্ডার গার্ড আছে কিন্তু তৎকালীন জামানার মধ্যে কোনো এমন সিস্টেম ছিল না এমন কোন পদ্ধতি ছিল না এইবার বাদশাহ যখন হাঁটতেছেন ওই যুগের মধ্যে কোনো ক্যামেরাও ছিল না নেটেরও যুগ ছিল না এই জন্য এক দেশের বাদশাকে আরেক দেশের মানুষে চিনবে এটা সম্ভব ছিল না ওরে আল্লাহর বান্দা বর্তমান জামানায় হতো যদিও নেটের যুগ যদিও মিডিয়ার যুগ যদিও ফেসবুকের যুগ কিন্তু প্রত্যেক দেশের প্রধানমন্ত্রীকে কি একজন মানুষ চিনে নাকি কথা বলেন আপনি সব দেশের প্রধানমন্ত্রী চিনেন সব দেশের মন্ত্রীদেরকে চিনেন হয়তোবা কয়েকটা দেশের মন্ত্রীদেরকে চেনা যায় কয়েকটা দেশের প্রধানমন্ত্রীদেরকে চেনা যায় কয়েকটা দেশের প্রেসিডেন্টকে চেনা যায় কিন্তু সবগুলি পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের বাদশাকে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের মন্ত্রীকে চেনা সম্ভব মিডিয়ার যুগ হওয়ার পরেও সম্ভব নয় ওই যুগের মধ্যে এরকম সিস্টেম ছিল যে কেউ কাউকে ওই রকম ভাবে চিনত না যদিও তাদের বাদশাহ যদিও তাদের মন্ত্রী কিন্তু চেনার মতো কোনো সুরত ছিল ছিল না চেনার মতো কোনো অবস্থা ছিল না তো বাদশাহ একা একা রাস্তা দিয়ে হাঁটতেছে ওদিক দিয়ে হিন্দু ধর্মের মধ্যে একটা অনুষ্ঠান চলে আসছে হিন্দুদের অনুষ্ঠানের মধ্যে ঘোষণা হলো একজন মুসলমানকে বলি দিতে হবে আমাদের এই বিশেষ অনুষ্ঠানের মধ্যে কথা কি বুঝেন হিন্দুদের বিশেষ একটা অনুষ্ঠানের জন্য মুসলমান বলি দেওয়া হবে এই জন্য হিন্দুদের সভার মধ্যে হিন্দুদের মিটিংয়ের মধ্যে একটা চূড়ান্ত একটা ফাইসালা হলো কি করো একজন মুসলমান ধরে নিয়ে আসো মুসলমান ধরে এনে মুসলমানকে বলি দেওয়া হবে তাদের অনুষ্ঠানের ওই যুগের মধ্যে তৎকালীন জামানার মধ্যে এটা একটা রীতিনীতি ছিল যার জন্য এইবার কয়েকজন ব্যক্তি মুসলমান খোঁজার জন্য বের হয়ে গেল আস্তে আস্তে করে রাস্তা দিয়ে হাঁটে রাস্তা দিয়ে যখন হাঁটতেছে হঠাৎ করে দেখা যায় একটা লোক রাস্তা দিয়ে হাঁটে এইবার ওই লোকটাই কিন্তু বাদশাহ এইবার বাদশাকে পাকড়াও করে ফেলল বাদশাকে গ্রেফতার করে ফেলল বাদশাকে গ্রেফতার করিয়া হিন্দুরা আটকিয়ে রেখে দিল এবার মনে মনে চিন্তা করলো যখন আমাদের বিশেষ দিনটা চলে আসবে তখন এই ব্যক্তিটাকে আমরা বলি দিব তাদের চিন্তাধারা হিন্দুদের চিন্তাধারা এই লোকটাকে বলি দিবে মুসলমানটাকে বলি দিবে এবার আস্তে আস্তে আস্তে আস্তে করে যখন হিন্দুদের বিশেষ দিন যখন সামনে চলে আসলো এবার জল্লাদকে হুকুম করা হলো ওর পুরা বডিটা পুরা দেহটা পুরা শরীরটা চেক করো কি জন্য চেক করবা আমাদের হিন্দু ধর্মের রীতিনীতি আছে যদি কোনো মুসলমানের গায়ের মধ্যে কোনো কাটা সেরার দাগ থাকে তাহলে তাকে দিয়ে বলি দেওয়া শুদ্ধ হবে না কথা বুঝতেছেন যদি গায়ের মধ্যে কোনো কাটা ছেড়ার দাগ থাকে তাহলে তাকে বলি দেওয়া কোনো অবস্থাতেই শুদ্ধ হবে না তাদের ধর্মের নীতি অনুপাতে তৎকালীন জামনার ধর্মের নীতি অনুপাতে ওই জামনার মধ্যে যদি কাটা সেরা মানুষ পাওয়া যেত তাহলে তাদেরকে মুসলমানকে কাটা সেরা মানুষকে বলি দেওয়া যাবে না কারণ একদম ফ্রেশ মানুষ হতে হবে তবেই তাকে বলি দেওয়া যাবে এমন রীতিনীতি ছিল এবার কি করবে এবার যখন জল্লা তার বডিটা চেক করতেছে হঠাৎ করে দেখে তার হাতের মধ্যে কাটা একটা দাগ দেখা যায় ভাইরা আমার ভালো করে কথাগুলি বোঝার চেষ্টা করবেন যখন